সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করতে যাচ্ছি আপনাদের সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে আপনারা কিভাবে কাজ করবেন এবং মার্কেট প্লেসে এর চাহিদা কীরকম তো সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি তো এই ক্লাসটা সম্পূর্ণ কন্টিনিউ করলে আশা করি যে আপনি সোশ্যাল মিডিয়ার কাজগুলো ইজিভাবে করতে পারবেন এবং যারা একদম অলস প্রকৃতির মানুষ তারাও এই কাজটা ইজিভাবে করতে পারেন তো আমরা এই কাজটা খুবই ইজিভাবে শিখব এবং এই কাজটা মার্কেট ভ্যালু খুবই বেশি প্রতিটা প্রতিটা কোম্পানির প্রতিটা বিজনেসম্যানের একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের দরকার পড়ে আপনি যদি এই কাজটা শিখে শুধুমাত্র এই কাজটা শিখে যদি মার্কেট প্লেসে নামেন আই হোপ যে ছয় মাস পর থেকে বা এক বছর পর থেকে আপনি মাসে দুই তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আমরা দেখি এই কাজটা কিভাবে করতে হয় এবং এর মার্কেট ভ্যালু কীরকম তো আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার লিখে যখন সার্চ করছি তখন আমার এখানে টোটাল সার্ভিস দেখাচ্ছে সাত হাজার তিনশো তেতাল্লিশটা সার্ভিস এটা হচ্ছে অফলাইনে অফলাইন জিনিসটা হচ্ছে যারা কেউ কেউ আছে গিগ বানায়া চলে গেছে বা কাজ করে না আবার কেউ কেউ আছে এখানে কাজ করে না জাস্ট গিগ রেখে দিছে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না এটা আর অনলাইনে যারা কন্টিনিউস মানে হচ্ছে কন্টিনিউ কাজ করে এবং এখানে নিয়মিত সেলার তারা হচ্ছে অনলাইনে থাকে তো আমরা যদি দেখি অনলাইন সেলার আছে পাঁচশো পঞ্চান্ন জন সেলার এরা হচ্ছে সিরিয়াস পারসন তারা এই কাজগুলো খুবই প্রফেশনালভাবে এই কাজগুলো করতেছে তো আমরা দেখি অনলাইনে কারা কারা আছে এবং তারা কি কাজ পাচ্ছে কিনা ধরেন প্রথমে একটা গিক আমি দেখতে পাচ্ছি তো এই গিকটা ওপেন করব ওকে এখানে টোটাল দশটা অর্ডার রানিং আছে পঁয়ত্রিশ ডলার করে নিচ্ছে এবং স্ট্যান্ডার্ড কত স্ট্যান্ডার্ড হচ্ছে পঞ্চাশ এবং প্রিমিয়াম হচ্ছে সত্তর ডলার ওকে যদি আমরা অ্যাভারেজ আমরা যদি এখানে পঞ্চাশ ডলার করে ধরি দশটা অর্ডার তার বর্তমানে পঞ্চাশ হাজার টাকার কাজ রানিং আছে শুধু এখন কানি মানে কাজ রানিং আছে পাঁচশো ডলারের উপরে তো এবার যদি আপনি তার ডেলিভারিগুলো দেখেন নিচের দিকে আমরা দেখি তিনি এ মাসে কতগুলো কাজ করছে আজকে মাসের মোটামুটি বারো তারিখ আই হোপ তো নয় ঘন্টা আগে একটা দিছে তিন দিন আগে একটা দিছে তিন দিন আগে একটা দিছে ছয় দিন আগে দিছে দুই উইক আগে তিন উইক আগে তো মোটামুটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তিনি নাও কাজ করলে মোটামুটি মাসে দুই থেকে তিন লক্ষ টাকার ইজি কাজ করে এবার কথা হচ্ছে তিনি কোন দেশি পার্সন তো আমরা একটু দেখি তিনি কোন দেশি পার্সন তিনি বাংলাদেশি একটা বাংলাদেশি মেয়ে যদি এই পজিশনে আসতে পারে আপনি কেন পারবেন না এখানে অবশ্যই কাজটা শিখতে হবে প্রপারলি এবং ধৈর্য সহকারে এখানে থাকতে হবে ধৈর্যশীল হতে হবে তাহলে আশা করি যে আপনি এখানে টিকতে পারবেন এই একজন দুইশো ডলার করে নিচ্ছে পাঁচশো প্লাস কাজ করে ফেলছে এগারোটা অর্ডার রানিং আছে স্ট্যান্ডার্ড যদি আমরা দৌড়ি অ্যাভারেজ স্ট্যান্ডার্ডে যদি আমরা দৌড়ি আড়াইশো ডলার আমরা যদি অ্যাভারেজ দুইশো ডলার করে দৌড়ি তারপরে মোটামুটি তার দুই লাখ টাকার উপরে কাজ রানিং আছে তো তিনি কোন দেশি আমরা যদি একটু দেখি ওকে তিনি হচ্ছে আলবেনিয়া ওকে আলবেনিয়া এরকম আপনি অনেক বাঙালি পাবেন যারা এখানে প্রফেশনালভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করতেছে দেখবেন প্রত্যেকজনেরই একটা দুইটা পাঁচটা দশটা করে অর্ডার চলতেছে প্রতিজনেরই আপনি দেখেন একটু খেয়াল করি আমরা ধরেন এই একজন মেয়েকে দেখি এখানে আমি দেখতেছি সবারই এখানে নয়জনের নয় নয়টা অর্ডার রানিং আছে তো আপনি যদি দেখেন এইভাবে প্রতিটারই এই একজন মনে হইতেছে বাংলাদেশি দেখি তো না পাকিস্তানি পাকিস্তানি ওকে তারও একটা অর্ডার রানিং আছে এখানে কি করে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজারিং ম্যানেজিং বা ম্যানেজার বা মার্কেটিং ম্যানেজার সব কথা একই কথা তো এদের কাজগুলো কি এদের কাজগুলো হচ্ছে আপনি যেমন ফেসবুকে পোস্ট করেন সেম ফেসবুকে আপনাকে পোস্ট করতে হবে কিন্তু তাদের ফেসবুকে যায় ঠিক আছে আবার ধরেন ইনস্টাগ্রামে আপনি যেভাবে পোস্ট করেন কাজ সেম কাজ শুধু আপনাকে ইনস্টাগ্রামে পোস্টগুলো করতে হবে তাদের ইনস্টাগ্রামে টুইটারে তাদের ইনস্টা বা টুইটারে Facebook Twitter Instagram LinkedIn Pinterest এগুলোতে আপনাকে পোস্টগুলো করতে হবে কিন্তু আপনি দুইভাবে করতে পারেন একটা হচ্ছে ম্যানুয়ালি যা করতে পারেন অথবা আপনি শিডিউল আকারেও করতে পারেন যদি বায়ারের শুধুমাত্র উদ্দেশ্য থাকে যে আপনাকে কাজটা দিবে আপনি শুধু তাকে পোস্ট করে দিবেন টাইম টু টাইম তাহলে আপনি টাইম মেনটেন করে শিডিউল আকারে পোস্ট করতে পারেন আর যদি মনে হয় না বায়ার বলে যে না আমাকে মার্কেটিংটা করে দিতে হবে পাশাপাশি আমার অর্গানিক ফলোয়ারটা বাড়ায় দিতে হবে তাহলে আপনি শিডিউলগুলো রাখলেন আর ম্যানুয়ালি যে আপনি টুকটাক কাজ করে দিলেন তাহলে হবে তো যদি ম্যানুয়ালি করতে চান তাহলে আপনাকে এক্সট্রা ক্লাসগুলো করতে হবে যেমন আমাদের ইনস্টাগ্রাম টুইটার ফেসবুকের উপর ক্লাসগুলো আছে ওগুলো দেখলে আপনি ওইগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন অর্গ্যানিকভাবে কীভাবে ফলোয়ার বাড়ানো যায় তো আশা করি ওগুলো আপনি দেখে নিলে মোটামুটি আর কোনো সমস্যা হবে না তারপরে আমরা যত যতদূর জানবো আজকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের কাজটা কিভাবে করব আমরা শিডিউল আকারে বা আমরা পোস্টটা কিভাবে শিডিউল করে করে আমরা এই কাজগুলো করতে পারি তো আমরা সরাসরি আমি চলে যাব হচ্ছে আমরা কোন সফটওয়্যার দিয়ে বা কোন এআই দিয়ে এই শিডিউলগুলো করতে পারি আর আশা করি আপনারা বুঝতে পারছেন এই মার্কেট ভ্যালুটা কীরকম কীরকম চাহিদা এটার কারণ প্রত্যেকজনের কাজ অলরেডি দশটা বারোটা একটা দুইটা পাঁচটা চলতেছে আর প্রতিটা কাজের কিন্তু ডিমান্ডেবল কাজ এগুলো কিন্তু ডিমান্ডেবল কাজ কাজ কিছু না বাচ্চাদের কাজ ফেসবুকে পোস্ট করা যে কেউ পারে কিন্তু আসলে এগুলো হচ্ছে টেকনিকগুলো কাজে লাগায় কাজগুলো করতে হবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন চলুন আমরা সরাসরি চলে যাব স্ক্রিনে আমরা এখানে লিখবো হচ্ছে একটা আমাদের শিডিউল করার জন্য আমরা শিডিউল করার জন্য অনেকগুলো টুলস পাবো আপনি যদি লেখেন social media social media schedule tools তাহলে আপনি অনেক টুলস পাবেন যেগুলো দিয়ে আপনি সোশ্যাল মিডিয়ার ইয়া করতে পারবেন শিডিউলগুলো করতে পারেন শিডিউল আকারে পোস্টগুলো করতে পারবেন এরকম টুলস পাবেন দেখেন এই একটা জায়গায় আছে মোটামুটি তিরিশটা বেস্ট টুলস দেখাইছে হ্যাঁ এরকম টুলস পাবেন আমি একটা দেখাচ্ছি সেটাতে আশা করি যে আপনি খুব ইজিভাবে পোস্টগুলো করতে পারবেন তো ক্যানভা দিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়ার কাজ করা যায় যদি না দেখে থাকেন ভিডিওটা দেখেন ক্যাবলা মানে ক্যানভা দিয়ে কিভাবে করতে হয় আমরা এখানে লিখব পাবলার বা pub Publer dot com Publer dot AI dot IO IO এটা লিখে আমরা সার্চ করবো তো আমরা এইরকম একটা ওয়েবসাইটে চলে আসব আমরা সাইন আপ ফর ফ্রি এটা আমরা ইউজ করতে পারি এখানে প্রিমিয়াম প্যাকেজেও আছে যদি আপনি দেখেন তো আমরা দেখি প্রিমিয়াম প্যাকেজগুলো কীরকম আপনি চাইলে প্রিমিয়াম দেখতে পারেন এখানে আপনি কয়টাতে কাজ করতে পারবেন কত আওয়ার্স হিস্টোরি এগুলো সব কিছু দেওয়া আছে তিনটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রফেশনালি তিনটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কাস্টমাইজ এগুলো আপনি দেখতে পারবেন প্রাইসিংগুলো আমরা যেহেতু দরকার নাই আমরা ফ্রিতেই করতে পারবো আমরা একটা করে ক্লায়েন্টের জন্য একটা করে সোশ্যাল মিডিয়া আমরা বিভিন্ন টেন মিনিট ইউজ মেলগুলো দিয়ে আমরা করতে পারি একদিন শিডিউল করে রেখে দেবো তারপরে আমরা এখানে দেখতেও আসবো না কি হচ্ছে না হচ্ছে ওকে তো আমরা এখানে সাইন আপ টু ফ্রি এখানে ক্লিক করব আমরা ফ্রিতে কাজটা করতে চাচ্ছি আপনার যদি মনে হয় যে না আমরা পিক প্রিমিয়াম প্যাকেজগুলো লাগবে তাহলে এটা করতে পারেন আর যদি বায়ার যদি বলে যে না তার সোশ্যাল মিডিয়া শিডিউল করার পোস্টগুলো আছে বা এই টুলসগুলো আছে তাহলে ফাইন আপনি বাইরের কাছ থেকে তার অ্যাক্সেসটা নিয়ে নেবেন আপনি ওইখানে শিডিউল করে রাখবেন আর অর্গানিক মার্কেটিং করবেন এগুলো বাইরের সাথে ডিসকাস করে নেবেন আমি সরাসরি গুগল থেকে এই অ্যাকাউন্টটা লগ ইন করবো এখানে আপনি চাইলে সরাসরি ওইভাবে করতে পারেন আমি সরাসরি করি সময় বাঁচানোর জন্য ধরেন আমি ধরেন এটা দিয়ে আমি করতেছি তো আমি অলরেডি মনে হয় সাইন আপ করে ফেলছি কারণ এখানে খুব একটা কষ্ট করতে হয় না গুগল থেকে সাইন আপ করা আমি ওইভাবে রেজিস্টার করতে আমার হয়তো সময় লাগতে পারতো আমি একটু শর্টকাট পদ্ধতি অবলম্বন করলাম তো আপনারা চাইলে ওইভাবে করতে পারেন সাইন আপ করাটা খুব একটা বড় কাজ না যে কেউ করতে পারবে তো ওকে আশা করি যে আপনারা করতে পারেন আমরা গেট স্টাডি ক্লিক করব rules your description must be okay আমি কি influencer content creator okay freelancer freelance and content creator এখানে দিয়ে দেবো হচ্ছে ধরেন সোশ্যাল মিডিয়া আর এখানে দিয়ে দিব হচ্ছে follower in case my follower okay activity এটা দিয়ে আমি কন্টিনিউ করতে পারি অথবা আপনি শুধু স্কিপ দিতে পারেন সেটা আপনার রুচি যদি মনে হয় এগুলো দিব না তাহলে স্কিপ দিবেন আর যদি মনে হয় যে দিবেন তাহলে কন্টিনিউ করেন ঠিক আছে তো আমরা সেমভাবে এখানে একটা নাম দিতে পারেন ধরেন আমার নাম দিলাম বস বস টেন ওকে বস টেন দিয়ে দিলাম আর এখানে ধরেন একটা নাম দিয়ে দিলাম ধরেন একটা custom consumer agency okay agency type দিয়ে দিলাম কন্টিনিউ করলাম আপনি এখানে কোনো কিছু নির্দেশনা নাই আপনি কি কি করতে চান আমি ধরেন ফেসবুক ওকে ফেসবুক এটা আমি কন্টিনিউ করে দিলাম দরকার নাই এখনই এখান থেকে কানেক্ট করতে আমি সবগুলো এখান থেকে করতে পারবো তো দেখেন নেক্সটে চলে আসলাম আই হোপ যে চলে আসছি আমরা ভিতর দিকে তো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট এটা হচ্ছে আমাদের সো শিডিউল করার অ্যাকাউন্ট তো আমরা কি করব আমরা আগে প্রথমে আপনার ফার্স্ট কাজ হবে সোশ্যাল মিডিয়াগুলোকে অ্যাড করা তো আমরা কিভাবে অ্যাড করব দেখি এখানে অ্যাড করা অপশন আছে কিনা দেখি মেম্বার অ্যাড করা অ্যাকাউন্ট ওকে অ্যাকাউন্ট তো কানেক্ট এখানে আমরা অ্যাকাউন্টে চলে আসবো সোশ্যাল অ্যাকাউন্ট আমরা এখান থেকে কানেক্ট করব কানেক্টে ক্লিক করব এখান থেকে আপনি কোন অ্যাকাউন্টটা কানেক্ট করতে চাচ্ছেন ধরেন আমি প্রিন্টারেস্ট করতে চাই আপনি প্রতিটা অ্যাকাউন্ট করতে পারেন আমি প্রিন্টারেস্টে ক্লিক করি প্রিন্টারেস্ট এখান থেকে আমি প্রিন্টারেস্টের একটা অ্যাকাউন্ট কানেক্ট করতেছি ওকে তো প্রিন্টারেস্টে ক্লিক করলাম একটু সময় লাগবে কারণ এই সাইটগুলো মাঝে মাঝে একটু প্রবলেম করে প্রবলেম বলতে নেট স্লো হয়ে যায় তো ব্যাপার না কিছু সময় লাগবে একটু আমি তাড়াতাড়ি করার জন্য একটু ফাস্ট লোড করি কন্ট্রোল আরে ক্লিক করব তাহলে ফাস্ট লোড হতে শুরু করবে ওকে ওকে আমার হয়ে গেছে আই থিঙ্ক তো প্রিন্টারেস্টে নিয়ে যাবে দেখি নিয়ে যায় কি না ওরে বাপরে সুপারম্যান <laughs> তো ওকে ওকে আমি আমার মনে হয় প্রিন্টারেস্ট হয়ে গেছে আমি কন্টিনিউ করি তো দেখি প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট এখানে পোস্ট ক্রিয়েট ওকে কানেকশন হয় নাই এখনও তাহলে আমি পিন্টারেস্টে আবার ক্লিক করি ওকে এবার হবে ঘুরতেছে যেহেতু এবার হবে এবার আমার প্রিন্টারেস্টের অ্যাক্সেস দিতে বলতেছে ওকে ফাইন আমি অ্যাক্সেস দিয়ে দিলাম গিভ অ্যাক্সেস আমি এখানে ক্লিক করব ফেজ সেম আমি যেটা দেখাচ্ছি এটা প্রিন্টারেস্টেড আপনি চাইলে সমস্ত সোশ্যাল মিডিয়া সেমভাবে আপনাকে কানেক্ট করতে হবে ঠিক আছে তো আমার এখানে দেখেন অ্যাকাউন্টের কানেক্টেড কানেক্টিং অ্যাকাউন্ট দিয়ে কমপ্লিটে কানেক্টে ক্লিক করে দিলাম তো এখানে সাকসেসফুলি হচ্ছে অ্যাডেড তো এবার আমি কন্টিনিউ ক্লিক করি আপনি চাইলে প্রতিটাই এভাবে নিতে পারেন হ্যাঁ আমার থেকে আপনি এখান থেকে কানেক্ট করে নিতে পারেন অথবা এখানে আসলে ফেসবুক কানেক্ট করবেন ইউটিউব টিকটক থাকলে টিকটক লিঙ্কডিং থাকলে লিঙ্কডিং গুগল থাকলে গুগল ইউটিউব অট্রেস যা যা আছে আপনি সবগুলো এখান থেকে ইজিভাবে করে নিতে পারেন যে কেউ একদম সহজ না আমি শুধু এখানে ক্লিক করছি কানেক্ট করছি হয়ে গেছে ওকে তো আমরা প্রিন্টারেস্টটা এডিট মানে প্রিন্টারেস্টটা আমরা অ্যাড করে ফেলছি এবার আমি চাচ্ছি যে আমার ফেসবুকটা এখানে থেকে অ্যাড করার জন্য তো আমি এখানে কি করব ফেসবুকটা অ্যাডে ক্লিক করব তো এখান থেকে কোনটা করবেন গ্রুপ করবেন না পেজ করবেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ধরেন আমি চাচ্ছি পেজ করতে তাহলে আমি পেজের উপর ক্লিক করলাম আপনার যেটা থাকবে সেইখানে সেটার উপরে আপনাকে ক্লিক করতে হবে ওকে তো আশা করি যে আপনি করতে পারবেন এখান থেকে ধরেন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে বলতেছে কানেক্ট করার জন্য হ্যাঁ আমি কানেক্টে ক্লিক করলাম এখান থেকে আপনি আপনি কোন পেজের ভিতরে আপনি পোস্টটা করতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিতে হবে ধরেন আমাদের এখানে অনেকগুলো পোস্ট মানে পেজ আছে আমি চাচ্ছি যে ধরেন আমি এখান থেকে ধরেন আমি কি কোনটাতে দিব আপাতত আমি ধরেন ফ্যাশন আয়তে ক্লিক করলাম ফ্যাশন আয়তে আমি চাচ্ছি যে এখানে পোস্ট করতে চলো আমি নেক্সটে ক্লিক করলাম এখানে আপনি সবগুলো অ্যালাউ করে দিবেন দিয়ে ডানে ক্লিক করে দিবেন ওকে তো ডানে ক্লিক করে দিয়ে আমরা ওকেতে ক্লিক করে দেবো তো আমাদের এটাও কানেক্ট হয়ে যাবে অল্প কিছুক্ষণের ভিতরে আশা করি আপনারা দেখতে পারবেন ওকে কানেক্টেড ওকে ওকে ওকে এক সেকেন্ড ওকে কানেক্টেড কানেক্ট তো হয়ে যাওয়ার কথা ছিল ওকে ওকে আমরা এখানে ক্লিক করি পেজে পেজের উপরে ক্লিক করি পেজের ওকে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে ক্লিক করলাম এখান থেকে আমি কানেক্টে ক্লিক করলাম এবার দেখেন এখানে এরকম একটা অপশন আসতেছে দেখেন একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানে এরকম আসতেছে তাহলে আমাকে কী করতে হবে আবার কানেক্টে ক্লিক করতে হবে কানেক্টে ক্লিক করলাম কানেক্টিং ওকে এটা সাকসেসফুলি হলে হয়ে যাবে এখানে দেখেন গ্রিন দেখাচ্ছে এটা সাকসেসফুলি হবে ওকে কিছু সময় অপেক্ষা করতে হবে এখানে কানেক্টেড এবার ক্লিক করলাম দেখেন আমাদের ফেসবুকের পেজটাও কিন্তু অ্যাড হয়ে গেছে দুইটা কিন্তু অ্যাড হয়ে গেছে ওকে তো এবার আমরা কি করব আমরা এখান থেকে ক্রিয়েটিভ পোস্টে ক্লিক করব ক্রিয়েটে পোস্টে ক্লিক করার পর এবার আপনি কোনটাতে পোস্ট করতে যাচ্ছেন বা শিডিউল করতে চাচ্ছেন ধরেন আমি চাচ্ছি এটাতে শিডিউল করতে ওকে আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করে আমি এবার এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিব ওকে ডিসক্রিপশন ধরেন আমি একটা জায়গা থেকে কপি করে নিয়ে আসি ওকে কপি করলাম ধরেন কপি আছে আমার ওকে ধরেন একটা ডেসক্রিপশন দেওয়া দরকার এটা আমি দিয়ে দিলাম একটা এক্সাম্পল ডেসক্রিপশন এবার আমি চাচ্ছি যে এখান থেকে আমার একটা ফটো বা আমার একটা একটা ওকে আমি একটা ইয়া কাজ করি ধরেন আমার একটা ডেসক্রিপশন নিয়ে আসি আপাতত ধরেন একটা ডেসক্রিপশন নিয়ে আসি আপাতত ওকে আমি এই ডেসক্রিপশনটা আমি লাইক করলাম আমি এই ডেসক্রিপশনটা আমার পেজ থেকে কপি করলাম কপি করে আমি এখানে লিঙ্কগুলো আমি কপি করলাম সমস্ত কিছু কপি করা হয়ে গেল এবার আমি কি করব এখানে এসে আমার ডেসক্রিপশনটা দিয়ে দিলাম দেখেন ডেসক্রিপশনটা আমি কিন্তু দেওয়া হয়ে গেল ওকে দিয়ে দেওয়ার পর এবার আমি যেটা করব এখান থেকে নিচে আসব এখানে দেখেন ইউটিউবের একটা আইকন আসতেছে আমি এটা চাচ্ছি না আমি এখান থেকে এটা কেটে দিলাম এবার আমি দেখেন এখানে লেখা আছে click a drag okay drop media আমরা এখানে ক্লিক করব আমরা একটা ইমেজ নেওয়ার জন্য এখানে আপনি বিভিন্ন জায়গা থেকে ইমেজ নিতে পারবেন আমরা চাচ্ছি না ইমেজ বাইরে থেকে নিতে আমাদের কম্পিউটার থেকে নিতে তাহলে আমরা সিলেক্টার ডক মিডিয়া এখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করলে আমাদেরকে কম্পিউটারে নিয়ে যাবে তো এখান থেকে আমার এইটা হচ্ছে ছবি আমি এটা ডাউনলোড করা আছে আমি এটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের দেওয়া হয়ে গেছে আপনি চাইলে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন না চাইলে সমস্যা নয় আপনি নাও করতে পারেন তো এখান থেকে ধরেন আমি চাচ্ছি ফেসবুকে পোস্ট করতে একটা আমি এখান থেকে ধরেন দুইটা অপশন আছে তিনটা অপশন আছে এখানে ড্রাফট পাবলিক এবং শিডিউল আপনাকে কোনটা কত আপনি যদি এখন পোস্ট করতে চান তাহলে পাবলিক এবং যদি পরবর্তীতে পোস্ট করতে চাচ্ছেন ধরেন এক জায়গায় চলে গেছেন আপনি ওই দিন অ্যাটেন্ড থাকতে পারবেন না সোশ্যাল মিডিয়ায় তখন আপনি পোস্টটা করতে চাচ্ছেন তাহলে ওই ডেটটা সিলেক্ট করে এখানে শিডিউল করতে হবে তাহলে আমরা শিডিউলে ক্লিক করব এবার আপনি কোন ডেটে কোন সময়ে আপনি এটা পোস্ট করতে চাচ্ছেন ধরেন আমি চাচ্ছি যে পনেরো তারিখে আমার এই পোস্টের ভিতরে কয়টার দিকে শিডিউল হবে সেটা আমি বলে দেবো ধরেন বারোটার দিকে বারোটা একচল্লিশে পোস্টটা হবে তো আমি এটা শিডিউল করে দিলাম বারোটা জাস্ট বারোটায় আমাকে পোস্টটা হবে জানো মানে বারো তারিখ পনেরো তারিখের জাস্ট বারোটায় আমার পোস্টটা হবে তো আমি এখান থেকে কি করব এটা হয়ে যাওয়ার পর আমি শিডিউলে ক্লিক করব ওকে তো এটা ডাকার টাইমে হবে এখানে কিন্তু বলা আছে মোটামুটি তো দেখেন আমাদের এটা সাকসেসফুল হইতে কিছুটা সময় লাগবে তাহলে আমরা দেখতে পারবো শিডিউলটা হয়ে গেছে তোকে আমরা আমাদের একটু অপেক্ষা করতে হবে এখানে দেখেন ওটা চলতেছে তোকে আমাদের শিডিউল হয়ে গেছে তো এবার আমরা দেখবো কীভাবে না আমাদের শিডিউলটা হয়েছে তো আমরা চাইলে এখান থেকে পোস্টে ক্লিক করতে পারি দেখতে পারি যে আমাদের পোস্টটা হয়েছে কি না ওকে এটা হচ্ছে আমাদের পোস্ট দেখেন এটা হচ্ছে আমাদের পোস্ট আপনি চাইলে এখান থেকে ডিলেটও করে দিতে পারেন আমরা যদি ফেসবুকে আসি তাহলে ফেসবুকে এটা আমরা দেখতে পাবো শিডিউল এটা হচ্ছে শিডিউল অমুক তারিখে আমাদের পোস্টটা হবে এবং আপনি চাইলে এটা এডিট করতে পারবেন কোন জায়গায় ভুল করছেন সেটা আপনি সংশোধন করতে পারবেন অথবা আপনি এটা চাইলে ডিলিটও করে দিতে পারবেন এখানে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে ক্যালেন্ডার আপনি শিডিউলগুলো ক্যালেন্ডারে দেখতে পারবেন যে কয় তারিখে শিডিউল করছেন সেটার একটা এখানে ফর্ম্যাট দেওয়া থাকবে ঠিক আছে অথবা আপনি ক্যালেন্ডার দৌড়ে দৌড়ে আপনি শিডিউল করতে পারবেন তো এটা আমাদের লাগবে না লাইব্রেরি এখানে আপনি যতগুলো পোস্ট করছেন সেগুলো এখানে দেখতে পারবেন তো আশা করি আপনি বিষয়গুলো বুঝতে পারছেন অ্যানালাইটিক্স দেখতে পারবেন অ্যানালাইসিস করতে পারবেন আশা করি যে আপনি শিডিউলগুলো এখন ইজিভাবে করতে পারবেন ওকে তো আশা করি একটু হলে আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে কারণ হচ্ছে আপনারা দুই দিন আগের পাশে আপনাদের শিডিউলের প্রয়োজন হবেই হবেই যদি আপনি সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করতে চান বা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে চান তাহলে মাস বিয়ে আপনার এটা জানা প্রয়োজন তো আশা করি যে আপনাদের একটু হলেও ভালো লাগলো ক্লাসটা তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ